আমরা এখন আছি চিম্বুক থানচি সড়কে আর এখানে অনেকগুলো ভাইয়ের সাথে দেখা হয়েছে যারা আমার ওয়েল উইশার্স তো এখন আমরা রওনা দিয়ে দিব আবার এখানে আসলে দাঁড়ানোর প্ল্যান ছিল না বাট ওই যে ওই ভিউ পয়েন্টের জন্য হচ্ছে এখানে দাঁড়া দাঁড়ানো আর এখানে ভাবছিলাম যে এখানের পেঁপেগুলো অনেক মজা হয় এগুলো খাবো বাট এখানে আর দাঁড়াচ্ছি না আমরা চলে যাব একদম নীলগিরিতে নীলগিরিতে গিয়ে তারপর দরবার কোন রাস্তাতে একটা ট্রাক একটা বাস তাও কি সুন্দর করে ওরা ওয়াও মানে জাস্ট রাস্তা থেকে একটু নেমে গেছে তো এখান থেকে থানচি হলো মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলো দূরে তো এখন আমরা চলে যাব ওইদিকে ওয়াও একটা হেলিকপ্টার আছে এখন আমরা চলে যাব থানচিতে আর এখন রওনা দিয়ে দেবো ক্যান ইভেন ইম্যাজিন পৃথিবীটা এত সুন্দর দেখো এই পাহাড়টা একদম ত্রিভুজের মতো সামনে গাড়ি আছে ও এগুলো কি রাস্তার মাঝখানে এখানে অনেক বালু সাবধানে আসো সাইনটা আসছে আমি এই বান্দরবনের পাহাড়ের রাস্তাগুলা স্টার্ট করার পর থেকে বারবার আমার এই সাইনটা উঠে থাকতেছে বুঝতেছি না কী হয়েছে আমি তো আগে কুকুর অনেক ভয় পাইতাম কিন্তু অ্যালিস আমার কাছে আসার পরে এখন আমার ছোট কুকুর ভয় লাগে না এই যে এই দুইটা আমার পা চাটতেছে সাইসা

হ্যাঁ হ্যাঁ উফ ফাইনালি চলে আসছি থানছি আসলে আমরা এখানে আর অনেক আগেই চলে আসতাম ওই চেকপোস্টেই অনেক লেট হয়ে গেল ড্রোনের জন্য যত ঝামেলা যাই হোক অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর এখন আছি চলে আসছি একদম থানচি সদরে বা শহরে হোয়াট এই যে সাঙ্গ নদী ওয়াও মানে লিটারেলি আমার মাথা ঘুরাইতেছে নিজের সাইডটা দেখে এতক্ষণ পাহাড় রাইড করে আসছি এই জন্য হয়তো অনেক টার্ন ছিল ডেঞ্জারাস ডেঞ্জারাস টার্ন ছিল এই জন্য হয়তো হঠাৎ করে নিচে তাকাইছি দেখি মাথাটা চক্কর দিছে দিনের বেলা এটা আরও সুন্দর লাগে এখন রুমে উঠবো আর দেখা হচ্ছে একদম কালকে বিকজ প্রচুর টায়ার্ড গিয়েই শাওয়া নিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিব মানে ঢাকা থেকে রাইড করে ডিরেক্ট থানচিতে মানে এটা আমার লাইফের সব থেকে হায়েস্ট জার্নি ছিল